হ্যালো সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা কথা বলবো বেবি ডগি বেবি ডগির প্রাইস নিয়ে বেবি ডগির বর্তমান অবস্থা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বেবি ডগির নতুন যে আপডেটগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর সেই সাথে সাথে বেবি ডগির বর্তমান অবস্থা এবং ফিউচারে কি হতে পারে কতদিন পরে প্রাইস আপ হতে হতে পারে বেবি ডগির প্রাইস নিশ্চিত আপ হবে এটা আপনারা জানেন ইতিমধ্যে খুব ভালো একটা কয়েন টোকেন এটা ইতিমধ্যে তাদের নাম সারা পৃথিবীতে বেশ ছড়িয়ে ফেলেছে তাদের চ্যারিটি কর্মকাণ্ডের মাধ্যমে এই জন্যে মোটামুটি নিশ্চিত করে বলাই যায় যে বেবি ডগি ভবিষ্যতে ভালো প্রফিট দিবে সেই ভবিষ্যৎটা কত তাড়াতাড়ি আসতে পারে আমি সেটার একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অনুমানের উপর নির্ভর করে তবে তার আগে একটা কথা ক্রিপ্টো মার্কেট সবসময়ই ঝুঁকি ঝুঁকি সাপেক্ষ এখানে লস হলেও আপনার লাভ হলেও আপনার যে কোনো টোকেন বা কয়েন কেনার সময় নিজস্ব রিসার্চ অবশ্যই করবেন আপনি নিজস্ব রিসার্চ যদি বুঝতে পারেন যেটা কেনা উচিত আপনার তাহলে কিনবেন আর যদি বুঝতে মনে হয় যে কেনা উচিত নয় তাহলে কিনবেন না আমি এখন ট্রাস্ট ওয়ালেটে আছি আমার বিভিন্ন ওয়ালেটে বেশ কিছু বেবি ডগে আমি কিনে রেখেছি ট্রাস্ট ওয়ালেটে আমার বেশ কিছু বেবি ডগি কেনা আছে এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই আপনারা জানেন বেবি ডগির যে টোটাল সাপ্লাই ছিল সেটা হচ্ছে চারশো বিশ ট্রিলিয়ন এখানে সেটাকে কিছুটা কমিয়ে নিয়ে আসা হয়েছে বেবি ডগির তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে এটা বিভিন্ন কয়েন মার্কেট ক্যাপসহ বিভিন্ন মার্কেটে এই যে যে বার্নিংটা হয়েছে কয়েন যেটা কমিয়ে নিয়ে আসা হয়েছে এটাকে আপডেট করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল সাপ্লাই যেটা আছে বেবি ডগির এখানে আগে ছিল চারশো বিশ কোয়ার্ট্রিলিয়ন এখন দুইশো একত্রিশ পয়েন্ট সামথিং কোয়ার্ট্রিলিয়ন এখানে আছে বাকিটা কিন্তু বার্ন করা হয়ে গেছে তো একটা কয়েন বা টোকেন যদি অনেক বেশি সাপ্লাই হয় সেই কয়েন বা টোকেনটার প্রাইস আপ যেতে বেশ ঝামেলা পোহাতে হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে বেবি ডগি তাদের বার্নিংটাকে প্রতিদিনের জন্য কন্টিনিউ রেখেছে এবং বেশ ভালো পরিমাণ লঞ্চ হওয়ার পর থেকে বেশ ভালো পরিমাণ একটা টোকেনকে তারা বার্ন ফান্ড করেছে এবং সেটা আপডেটও হয়ে গেছে এবং অনেক মানুষ অনেক ইনভেস্টর এখানে অলরেডি জুড়ে আছে এবং তারা প্রতিনিয়ত এটাতে ইনভেস্ট করছে এখান থেকে বাইসেল করছে ট্রেডিং করছে এই জন্যে বেবি ডগি খুব তাড়াতাড়ি হয়তো আর বেশি দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে না খুব ভালো একটা পাম্প এটাতে না আসলেও মোটামুটি এর আগে যে সর্বোচ্চ হাই ছিল সেই পর্যন্ত পৌঁছানোর একটা সম্ভাবনা আছে সম্ভাবনা আছে বলছি আমি কি কারণে সেটাও আমি আপনাদের আপনাদেরকে দেখিয়ে দেব আমরা এখন রয়েছি বেবি ডগের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এখানে আজকে দেখা যাচ্ছে one point four million followers ইতিমধ্যে বেবি ডগের এই টুইটার হ্যান্ডেলটা ফলো করেছে আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে শুধু শুধু মানুষ একটা টুইটার হ্যান্ডেলকে ফলো করে না নিশ্চয়ই সেটার পেছনে কারণ থাকতে হয় এই যে one point four million follower যে এখানে রয়েছে এরা সবাই মোটামুটি বেবি ডগের শুভাকাঙ্ক্ষী অথবা বেবি ডগি কিনে বসে আছেন অথবা কোনো না কোনোভাবে বেবি ডগের সাথে জড়িত যে কারণে তারা এটাতে ফলো করে রেখেছে তো এই ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন মানুষ যেটাতে জুড়ে আছে যেটাতে ইনভেস্ট করছে ট্রেড করছে সেই টোকেনটা নিশ্চয়ই আর যাই হোক এত সহজে একটা স্ক্যাম টোকেন হতে পারে না এবং এত মানুষ যদি ইনভেস্ট করা শুরু করে তাহলে নিশ্চয়ই বেবি ডগি খুব তাড়াতাড়ি হয়তো মোটামুটি ভালো একটা প্রফিট আমাদের এখান থেকে দিতে পারে এখানে নিচের দিকে যদি একটু আপডেট দেখতে চেষ্টা করি দেখতে পাচ্ছেন একদিন আগে একটা আপডেট বেবি ডগে এখানে দিয়েছি in the last sorry in the past twenty four hours এখানে দেখুন এক লক্ষ আঠারো হাজার আটশো পঁয়ষট্টি ডলার সম পরিমাণ বেবি ডগে এখানে বার্ন করা হয়েছে সেটার একটা তথ্য তারা দিয়েছে এখন দেখুন আমরা একটু আগে দেখেছিলাম দুইশো একত্রিশ পয়েন্ট সামথিং দুশো একত্রিশ সামথিং কোয়াট্রিলিয়ন অবশিষ্ট আছে সেইখান থেকে কিন্তু এই একশো সরি এক লাখ আঠারো ডলারের যে বেবি ডগি সেটা বার্ন করা হয়েছে এটা কিছুদিনের মধ্যে আপডেট হয়ে যাবে আমরা দেখতে পারবো এবং কয়েন গিকোতে আমরা দেখতে পাচ্ছি এখানে বেবি ডগি একটা টুইট করেছে কয়েন গিকোতে অলরেডি বেবি ডগি ট্রেন্ডিংয়ে ফার্স্ট যে প্লেস সেটা অলরেডি অর্জন করেছে এবং র্যাঙ্কিং আছে একশো এই টুইটটা তারা বাইন্যান্সকে ট্যাগ করেছে বাইন্যান্স স্মার্ট চেনকে ট্যাগ করেছে এবং কোনো না কোনোভাবে বেবি ডগি আসলে চাচ্ছে যে বাইন্যান্সেও লিস্টেড হোক এবং যখনই এই ধরনের কোনো এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার খবর মার্কেটে আসবে তখন মার্কেটে অনেক ইনভেস্টর এই সেই টোকেনটার মধ্যে জুড়ে যাবে এবং খুব ভালো একটা পাম্প এখান থেকে দেখা যাবে আশা করা যায় একটা দুইটা জিরো তো অবশ্যই কিল করে ফেল ফেলবে বেবি ডগের মতো টোকেন টোকেনের সেই ক্ষমতা আছে কিন্তু এই মুহূর্তে সেটা আশা করা যাচ্ছে না ঠিক এই মুহূর্তে এই রকম একটা দুইটা জিরো যে কিল করবে সেরকম কোনো সম্ভাবনা আমার মনে হচ্ছে না আছে কারণ হচ্ছে আমরা যদি একটু বেবি ডগির যে ট্রেডিং ভলিউম রয়েছে সেটা যদি একটু দেখি কয়েন মার্কেট ক্যাপে ট্রেডিং ভলিউম আপনারা যারা গতকালকে দেখেছিলেন যারা বেবি ডগির আপডেট দেখে থাকেন গতকালকে যারা দেখেছিলেন যদি আপনি বেবি ডগির আপডেট নিয়মিত না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ এই ধরনের ভিডিওই আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি আমি রিসার্চ করে যতটুকু বুঝতে পারি যতটুকু আমার মনে হয় যে এটা আপনাদের সামনে উপস্থাপন করার মতো সেই রকম তথ্যগুলো নিয়ে আপনাদের সামনে নিয়ে আসি আমি নিয়মিত বেবি ডগি সম্পর্কে আপডেটগুলো আপনাদেরকে দিতে চেষ্টা করব আপনি যদি বেবি ডগি হোল্ডার হয়ে থাকেন অথবা বেবিডগি ট্রেডার হয়ে থাকেন তাহলে আমাকে ফলো করতে পারেন টুইটারে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হতে পারেন সমস্ত আপডেট সবার আগে অবশ্য টেলিগ্রামেই দেওয়া হয় এছাড়াও চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো এখানে ট্রেডিং ভলিউম আপনার যদি দেখেন এক কোটি পঁয়তাল্লিশ লাখ সামথিং এখানে রয়েছে বিয়াল্লিশ হাজার তিনশো ছাব্বিশ এটা গতকালকে ছিল চার কোটি মানে প্রায় চার কোটি চল্লিশ লাখ এইরকম কাছাকাছি অ্যামাউন্টের একটা ডলার সেখানে ট্রেডিং ভলিউম ছিল কিন্তু এটা একদিনের মধ্যে বেশ নেমে এসেছে গতকালকে আমরা দেখেছিলাম বেবিডগের প্রাইস বেশ পাম্প করেছিল প্রায় zero point eight time zero two এর কাছাকাছি ছিল অনলাইন এইরকম ট্রেডিং হয়েছে আজকে সেটা বেশ নেমে এসেছে এটা আশা করাই যাচ্ছিল তখনই মোটামুটি যে এটা এখান থেকে নামবে কারণ জিরো পয়েন্ট টু এর আস sorry zero point eight time zero two এর আশপাশে একটা ভালো রকম রেস্টেন আছে যেটা এর আগে সাপোর্ট ছিল সেটাকে যখন বেবি ডগি সেই সাপোর্টটাকে ব্রেক করে নিচে চলে আসলো তখন সেটা রেস্টেন হয়ে গেল এবং সেখান থেকে বেবি ডগিকে উপরে যেতে একটু কষ্ট করতে হবে নিশ্চয়ই উপরে যাবে একটু কষ্ট করতে হবে তো এটা অসম্ভব নয় এখানে আপনারা যে ট্রেডিং ভলিউমে এখন যে একেবারে লো লেভেলের একটা ট্রেডিং ভলিউম দেখতে পাচ্ছেন ট্রেডিং ভলিউম প্রায় sixty two point eighty seven percent down হয়েছে এই ডাউনফলটা দেখতে পাচ্ছেন এই কারণে হচ্ছে মোটামুটি এখন প্রাইসটা বেশ ডাউনে আছে এটা খুব তাড়াতাড়ি রিকভার করবে বেবিডোকে খুব তাড়াতাড়ি রিকভার করবে কারণ বিশ্ব মার্কেটের অবস্থা এখন খুবই খারাপ ক্রিপ্টো মার্কেট সব কিছুই সব প্রায় সব টোকেনই এখন ডাউন ডাউনে চলছে আপ হচ্ছে ডাউনে যাচ্ছে বিশেষ করে বিটকয়েন যেটাকে ফাদার কয়েন বলা হয় বিটকয়েনও এখন মোটামুটি একটা ঝুলন্ত অবস্থায় আছে এখান থেকে বিটকয়েন আবার হয়তো নিচে আসতে পারে তো সেই সিচুয়েশন থেকে অপেক্ষা করতে হবে আমাদেরকে যারা আপনারা ইতিমধ্যে বেবিডগে কিনে ফেলেছেন তারা অপেক্ষা করুন এবং যারা নিচে কিনেছেন তারা তো আশা করছি যে প্রফিট বুক করেছেন যারা প্রফিট বুক করেননি যখন Baby Doge zero point eight time zero on nine ছিল বুক করেননি আবার টোকেনটা নিচে চলে এসেছে প্রাইস নিচে এখন আমরা দেখতে পাচ্ছি অপেক্ষা করুন অবশ্যই এটা উপরে যাবে যারা এখনও কেনেননি তারা একটু অপেক্ষা করুন যখন এই যে রেস্টেন্টটা আছে এইটাকে ব্রেক করবে বেবি ডগি ঠিক সেই সময় যদি আপনি টোকেনটা কেনেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে সেখান থেকে প্রাইস বেশ ভালো একটা পাম্প দেবে বলে আশা করা যাচ্ছে এখনই যারা এখনও কেনেননি তারা এখনও না কেনাই ভালো হবে কারণ আপনি এখন কিনলে দেখা যায় প্রাইস আরও নিচে আসতে পারে প্রাইস সম্ভবত zero point eight time zero on five পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে বা আরও একটু নিচেও আসতে পারে আপনারা যদি এখন কিনেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার বেশ ভালো একটা মোটামুটি ডাউনফল হবে এবং আপনার যে পরিমাণ ডলার দিয়ে আপনি কিনবেন সেটা অনেক কমে এসে দাঁড়াবে সেটা আপনাদের জন্য ভালো নাও লাগতে পারে যদি আপনি কিনতে চান কিনতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি মনে করেন যে আপনি হোল্ড করবেন মোটামুটি একটা লং টাইমের জন্য তাহলে আপনি কিনেই রাখতে পারেন যে কোনো প্রাইসে কিনতে পারেন লং টাইম হোল্ডারদের জন্য কোনো বাধা নেই কিন্তু আপনি যদি শর্ট টাইম ট্রেড করে এখান থেকে প্রফিট বুক করতে চান তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে যে রেস্টানটা রয়েছে এই রেস্টানটা আপনারা ব্রেক করার সাথে সাথে যদি এখান থেকে বাই করেন মোটামুটি ভালো পরিমাণ একটা প্রফিট এখান থেকে গেইন করতে পারবেন তবে এখানে ট্রেড করার আগে মোটামুটি চিন্তা করবেন যে খুব ছোট কোনো অ্যামাউন্টের দশ ডলার পাঁচ ডলার বা বিশ ডলার এই ধরনের অ্যামাউন্টে না করে যদি একটু বেশি তিরিশ চল্লিশ পঞ্চাশ বা একশো ডলারের ট্রেড করা যায় তাহলে শর্ট ট্রেডারদের জন্য ভালো আপনারা মোটামুটি ভালো একটা প্রফিট এখান থেকে গেইন করতে পারবেন আপনারা কোন সময়টা ঠিক এক্স্যাক্ট কোন সময়টা বাইং টাইম সেটা জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন আমি যথাসময় আপনাদেরকে সিগনাল দিয়ে দিব যে এখন আপনারা বাই করতে পারেন আর এখন যদি বাই করতে চান সেটা আপনাদের নিজস্ব রিসার্চে করবেন তো এই হচ্ছে মোটামুটি আজকে বেবি ডগির আপডেট বেবি ডগির নেক্সট আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ টুইটার হ্যান্ডেলের সাথে থাকুন অবশ্যই পরবর্তী আপডেট সময় মতো পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন